হয় সেখান থেকে আবার এই ছিল কথাটা নবী বিশ্বে যখন ছিল ஆ করেছে আমার কাছে মনে আছে প্রশ্ন করেছে আমি যে একটা প্রশ্ন প্রথম যে আমি যে স্টেজে ভক্তি দিলাম ভক্তির একটা দোয়া আছে দোয়াটা কি সেইটা বলতে হবে এমন জায়গায় খোঁচাটা দিচ্ছে এইটা যদি জবাবটা দিয়ে আজকে তার পালাটার জন্য একটু ভালো হয় কিন্তু পালাটার জন্য ভালো হইলে হবে কি তখন এই পালাটা দেয় নাই আপনার তেমন একটা জয়ী হইব না কারণ তখন পালা শুরু

পাওয়ার পরে যদি দিতাম তাহলে কইতে পারতেন যে আপনি নগর বসকে দিলেন কেন প্রশ্ন দেওয়ার সন্দিগ্ধভাবে আরেকটা প্রশ্ন করেছে